এবার জিতে দে না আমার ছোট্ট সোনা গন্ধে যে থাই বাতাস থাকে মেতে মমতারে শিশির গুণন জড়িয়ে থাকে থাকে কোকিল রাখি আর যেতে দে না আমার ছোট্ট সোনার গান একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান যেঠাই কোকিল ডাকে কুহু দই ডাকে মুখ গুলি চলে আর যদি আমার লোককে হত্যা করা হয় তোমাদের পর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে